আসসালামু আলাইকুম বড় ভাই গেমিংয়ের পক্ষ থেকে বড় ভাই চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো ভিডিওটি হচ্ছে আমরা র্যাঙ্ক ম্যাচ খেলতেছিলাম খেলাকালীন র্যান্ডম এক প্লেয়ার আমাদের ম্যাচে পড়লো তো আমাদেরকে হঠাৎ করে বলতেছে আমি না মারতে পারলাম তো আমাকে বলতেছে আমি নাকি বট তো আমার ম্যান যারা ছিল তারা বলতেছে ভাই আপনি মরে যান আমরা মাইনাসটা খাই তারপর আপনার সাথে তার কাস্টম খেলা হবে তারপরে দেখা যাক আমরা বট নাকি তো আমি অনেক সাহস করে খেলতে নামলাম তো ছোট্ট টেন্টের মাধ্যমে আজকের ভিডিও শুরু করা যাক Bring him from the yard. ইন্টার পরে চলে আসলাম আমরা ডাইরেক্ট ভিডিওর ভিতরে তো ভিডিওটি দেখতে থাকুন সালার আমি আমরা র্যাঙ্কে পুশ দিতেছিলাম তো পুশের মাঝখানে হঠাৎ করে আমাকে এই প্লেয়ারটা বলতেছে পট তো রুকো যারা সবার করো বলা ধাক্কা বুক্কি নেই করনে কা আরাম সি লেনে কা হ্যাঁ। আমরা বট না প্রো আজকে সেটা দেখা যাবে সেটার ফায়সালা করতে আজকে আমরা আসছি তো বলতে বলতে প্রথম রাউন্ড আমি তাকে হেডশটের মাধ্যমে মেনে ফেললাম তো আমি অনেক ভয়ে ভয়ে খেলতেছিলাম কেন আমাকে বট বলবো আর আমাকে কেউ বট বললে আমার মানে বিশেষ করে অনেক মাইন্ডে লেগে যায় আর আমার যারা টিমমেট আমি বিশেষ করে রহিম ভাইয়ের সাথে যদি খেলি তাহলে তো কিছু করার থাকে না আর আমাদের একটা ম্যান ছিল আমাদের সাথে আমরা খেলতে নামার পর ওরে ঢুকায় নাই তো র্যান্ডম প্লেয়ার মানে গাড়ি না আমাদেরকে একজন র্যান্ডম প্লেয়ার দিয়ে দেয় তো আমরা কি করব তো আপনারা ম্যাচটি দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন যদি ম্যাচটি ভালো লাগে তাহলে অবশ্যই বড় ভাইটাকে oh my God hacker hacker hacker is support করবেন এবং পাশে বেল আইকন আছে সাবস্ক্রাইব করে সেই বেল আইকনটি বাজিয়ে দিবেন কারণ নোটিফিকেশন আসার সাথে সাথেই আপনারা যেন ভিডিও দেখতে পারেন তো আমি কথা বাড়াবো না আপনারা গেম প্লেটা এনজয় করেন যে কিভাবে আমি মারতে পারলাম আর কিভাবে আমি মারতে পারি কিনা জিততে পারি তো আমি তো দুইটা রাউন্ড থাকতে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি তো আপনারা দেখতে থাকুন আমি ম্যাচটি জিততে পারি কি না আর দু একটা রাউন্ড তো সবাই জিততে পারে দেখা যাক আমি কি ডিফেক্ট হব না উইন হব আপনারা দেখতে থাকুন আর সবার লাস্টে আমি আবার কথা বলবো কিছু তো প্লিজ পাশে থাকবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আল্লাহ হাফেজ minute. তো আমি মনে করছিলাম আমরা সাত শূন্য আমি ওর সাথে জিতে যাব কিন্তু আমার হঠাৎ করে এই রাউন্ডটা আমার কাছ থেকে নিয়ে নেয় তো আমি খুব ভালোই খেলতেছিলাম কারণ ডাটা দিয়ে খেলতেছিলাম আব্বুর ফোনের ডাটা নিয়ে আমি হটস্পট বানিয়ে তারপরে খেলতেছিলাম যাই হোক ম্যাচে দেখুন কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে ওয়ান বি ওয়ান যদি খেলতে চান বা স্কোয়াড ভার্সেস স্কোয়াড আমরা রেডি আছি আপনাদের সাথে খেলার জন্য তো কমেন্টে ইউআইডি e দিবেন এবং আমাদের ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করবেন অবশ্যই যদি আমাদের সাথে খেলতে চান কাস্টম ম্যাচ আর উপভোগ কিং ইজ ব্যাক করতে থাকুন আমাদের সাথে তো লাইক কমেন্ট এবং পাশে বেল আইকন বাজিয়ে দিবেন ধন্যবাদ আজকের মতো এখানেই বড় ভাই যাচ্ছে পরবর্তী ভিডিও দেখার